Gracias. सर असं सर आम्ही खावडाने या सुद्धा सारे আচ্ছা স্যার এই জায়গায় স্যার মনে করে লেখে স্যার মনে করি না মনে করলে কিছু হইব স্যার অনেক কিছু লেখা আচ্ছা স্যার এ জায়গায় অজানার সংখ্যাটি স্যার এক স্যার স্যার আমি স্যার একশো না দুইটা স্যার স্যার আমি এম ধরতে পারুম না স্যার তুমি এম ধরবা এম ধরবা স্যার স্যার স্যার এম না স্যার স্যার মজি না sir May zip. May wow. I am fuck. আচ্ছা স্যার স্যার ফাঁক হতো কি স্যার ফাঁক কি করি ফাঁক ফাঁক বোঝোস না এই যে উজেরটা ফাঁক উজেরটা ফাঁক ওখান দিয়ে একটা ফাঁক তো ঘরে একশো টাকার মতো ফাঁক আছে ফাঁক কিনোস না স্যার আমি একটু বাইরে যাবো স্যার বাইরে যাবো স্যার স্যার আমি একটু বাইরে যাবো যাও যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি sami sami sama samasti amar biyakrane shabda menjadi sir ना बजे क्या কেলাবে টান দেখছি সুন্দর ওই টান দাও তুমি কি সুখ করে মানে ডাক দিবেন আপা ও কি কি বুঝিল খাইছে কেলা খাইছে কি কাহানি যাবো আদালত চালু হয়েছে चुकच नाही टेणा तुम्ही करायला टेणा टेना दिसतो टेना दिसतो ओके